আমার অসাধারণ একটি প্রিয় গান শুনতে শুনতে নাট বল্টুতে ঢুকে আমার মনটাই পুরো ফ্রেশ হয়ে গেছে আমি মানে একটু মেন্টালি এবং ফিজিক্যালি ডিস্টার্ব ছিলাম বাট এই যে আহা আমি কেন আমি যদি জানিতাম আমার মতো একটা তুমি বানাইয়া গানটা যে কি অসাধারণ লাগে কি ভালো লাগে আমি মানে আমি আমার হয় কি যেটা হয় কি আমার যেসব গান পছন্দের আমি ভুলে যাই <laughs> হ্যাঁ আমি যে মানে এই যে এখন শুনলাম হ্যাঁ। এখন আমার এই অনেক পছন্দ কিন্তু অনেক সময় আমি বাসায় বসে চিন্তা করে একটা গান শুন কোন গানটা শোনা যায় আচ্ছা <laughs> আমার পছন্দের যে গান জানি কোনটা কোনটা আমার খুব ভালো লাগে শুনতে শুনলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় কোন গান এর মনে থাকে না তখন শুনতে হয় তবে তোমার এই এরকম প্রিয় গানগুলো যখন তুমি শোনো হ্যাঁ তখন তোমার এই গানটা শুনে বা মানে কোন স্মৃতি কথা মনে পড়ে যে আমি এই গানটা শুনলে আমার এটা মনে পড়ে বা আমি মনে এটা এই এই যে আহা আমি কেন আমি হ্যাঁ। এই গানটা শুনে কোন স্মৃতি মনে পড়ে না আমার হ্যাঁ। ভিতরতে কেন যেন একটা আনন্দ আসে যে মানে কথাগুলো কি সুন্দর আহা আমি কেন আমি যদি জানিতাম আচ্ছা মানে আমার মতো একটা তুমি বানাই নিতাম মানে যে কিনা শুধুমাত্র আমার মতোই হবে আমি যেরকম চাই যেরকম পছন্দ করি যেরকম যার সাথে মানে সম্পূর্ণ আমার মতো আমি যেরকম একটা কল্পনা রাজ্যের সম্পূর্ণ পারফেক্ট একজনকে যেটা আমরা মনে মনে চিন্তা করি কিন্তু পারফেক্ট তো কেউই না আমরা কোনোদিন কেউ কাউকে পারফেক্ট পাইও না নিজের মতো বানায় নিতে হয় ঠিক আছে মানে এটা একটা স্বার্থপর গান <laughs> মোটামুটি না আমি এটা কেন বললাম আমার ক্ষেত্রে হয় কি আমি এরকম আমার অনেক প্রিয় গান আছে তো যখন কোথাও গানটা শোনা হয় আমার আমার আমার যখন প্রথম গানটা শুনি যে শোনার পর খুব এনজয় করি তখন ঠিক ওই কথা মনে পড়ে যে এই গানটা আমি ওই সময় শুনছিলাম আচ্ছা আচ্ছা <laughs> আমার এটা হয় হলো এই এই ফিলিংসটা হয় সানাম রে গান শোনার সময় এই তো আমি এটাই বলতে সানাম রে যখন গানটা শুনি সানাম রে সানাম রে কি মনে হয় তখন আমার মনে হয় যে মিরাক্কেল গ্রুমিং হাউসের এই তো আমি <laughs> একদমই কারণ এটা হচ্ছে কি মিরাক্কেল হ্যাঁ। নাইনের পাভেল আমি রেজা হ্যাঁ। তারপরে হলো গিয়ে এমদাদুল হক হৃদয় সাইফুল ভাই একসাথে এক রুমে থাকতাম তো আমার আমার যে বেডটা ডাবল বেডটা সেটা আমি আর রেজা শেয়ার করতাম এবং রেজা প্রতিদিন রাতে এই গানটা না শুনে সে ঘুমাবে না তখন অরিজিৎ সিং এর মাত্র এই গানটা মাত্র মাত্র রিলিজ হয়েছে তখন প্রতিদিন রাত্রে ওই গানটা ছাড়তো ছাড়া পরে আমরা আমি প্রথম বিরক্ত আরে এই প্রতিদিন এক গান বাট এই গানটা শুনতে শুনতে শুনতে শুনতে আমি এই গানটা প্রেমে পড়ে যাই <laughs> সানাম রে সানাম রে এই যে মানে পরে আমার মানে এমন হইতো যে এই গানটা আমারও ঘুমায় না এই গান ছাড় কিরে গান ছাড় আর ছাড়তে বললে সানাম রেটা ছাড়ে তো এখন পর্যন্ত আমি সানামরে যতবার শুনি ততবারই আমি একদম ওই প্লেসে চলে যাই <laughs> একদমই মনে হয় মিরাক্কেল চোখটা বন্ধ করলে আমার কাছে মনে হয় আমি মিরাক্কেল হাউসে আছি গ্রুমিং <laughs> হাউস আমার পাশে রেজা আছে সাইফুল ভাই পাবেল ওরা সবাই আমার পাশে আছে এরকম একটা ফিল হয় যে এখন বলার সময় মনে হচ্ছে আমি <laughs> আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যে আমার যেমন ইয়া কি বলে ছাগল বন্দি হ্যাঁ হ্যাঁ বন্দি মাছ এটা শুনলে আমার মনে পড়ে যে সিজন ফাইভ মানে আমাদের হাসু সিজন এর গ্রুমিং এর কথা ঠিক আছে এই গানটা ওইখানে বেশি এনজয় করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ। আমরা <laughs> হ্যাঁ, শুনতে শোনার তো দরকারই নেই না আমরা যে উদ্ভুত উদ্ভুত লাইন বানাইছিলাম <laughs> যাই হোক একটু স্মৃতিচারণ করলাম একটু আবেগী হয়ে গেছিলাম গানটা শুনে আহা আমি কেন আমি গানটা শুনে এই গানের শেষ ধরেই মিরু তার একটা কথা বললো আমিও সানাম সানামরের কথা বললাম <laughs> আসলে এরকম হয় ফিলিংস গুলো হয় হ্যাঁ, হ্যাঁ যেমন আবার আমার মনে হয় যে আয়ব বাচ্চুর যে এই গানটা আছে হাসতে দেখো গাইতে দেখো আচ্ছা আচ্ছা হ্যাঁ। <clears throat> গানটা শুনলেই মনে হয় যেটা আমার জন্য বানাইছে আচ্ছা আচ্ছা আমাকে নিয়েই বাচ্চু ভাই গান গাইতেছেন আমাদের প্রিয় বাচ্চু ভাই আমাকে মনে হয় যে কিভাবে মানুষ একটা মানুষের মনের কথা লাইফস্টাইলটা একটা গানের মধ্যে বলে দেয় যে আসলে আমার মনে হয় আমার লাইফস্টাইলটা এরকমই সবাই এই যে আমরা সারাক্ষণ যতক্ষণ বাড়ি থেকে আড্ডা দেই মাস্তি করি শোজ করি এই যে এক ঘন্টা আনন্দ করি ফুর্তি করি এনার্জি দেই বাসায় যাওয়ার পর আমার ওয়াইফ বউ মানে বলে সারাদিন সবার সাথে এত কথা বলো এত আনন্দ করো এত মজা করো টিভিতে দেখি রেডিওতে শুনি তুমি এত কথা বলো মানুষ কথা তোমার কথা শুনতে বিরক্ত হয়ে যায় আমার সামনে আসলে তোমার কথা শেষ হয়ে যায় <laughs> আমার সাথে একটু কথা বলো আমি বাসায় গেলে একটা ওয়ার্ড ইউজ করি না মানে ইশারা আমি ইশারায় কথা বলি জাস্ট আমি তুমি কি খাবা তুমি এখন খাবা মাথা দিয়ে না পরে খাবা মানে ও প্রশ্ন করে আমি জাস্ট মাথা নাড়াই বা ইশারায় করি তো আমার প্রায় বলে যে তুমি এত সবাইকে আনন্দ দাও ই দাও বাসায় এত চুপ হয়ে যাও কেন আমার জন্য কি কোনো কথা নাই আমার জন্য কি তুমি দুইটা কথা বলতে পারো না আমার সাথে কথা বলতে পারো না ওরা আমি কেমনে বোঝাবো যে সারাদিন এত কথা বলার পর বাসায় যাওয়ার পর আমার কথা বলতে ইচ্ছা করে না তো তখন ওই বাচ্চা ভাইয়ের গানটা মনে হয় যে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নিরবতা সে নিরবতাটা শুধুমাত্র আমার ওয়াইফ দেখে সে বিরক্ত হয় এই নিরবতা সে দেখতে চায় না না এই যে বাচ্চু ভাইয়ের আমার একটা গান মনে পড়লো যে ওই গানটা শুনলে আমরা এখনো আমি ওই জায়গায় ফিরে যাই সেটা হচ্ছে যে মেয়ে তুমি কি চেনো চেনো না এই গানটা দু সালে আমাদের নীলফামারী সরকারি কলেজ মাঠে আচ্ছা। বাচ্চা হয়ে এসেছিলেন তো সেখানে আমার খুব মনে আছে আমি এখনো শুনলে যে গাইলাম না হ্যাঁ। এখনো মনটা ওইখানে চলে গেছে <laughs> যে এই গানটা যখনই বাজে আমার মনে হচ্ছে আমি গেঞ্জি খুলে নাচতেছি মাঠের মধ্যে <laughs> মানে এরকম ফিলগুলো হয় এরকম অনেকগুলো গানের আমার স্মৃতি আছে যখন যেটা মনে পড়ে মিলে যায় ঠিক আছে আমার আরেকটা গানের কথা বলি গান নিয়ে কথা কি করো আমার একটা শুনে একটা মনে পড়তেছে আর কি তুমি দেখো তুমি গান করে ফিল করো দেখবে তোমার মিলে যাবে তোমার না হ্যাঁ, কোথাও না হ্যাঁ। কোথাও একটা স্মৃতি আছে আমার একটা গান আছে যে বারান্দায় হ্যাঁ। রোদ্দু আমি আরাম কে বসে দুপানা চাই রে গরম চাই চুমুক দি এই গানটা শুনলে ভার্সিটি লাইফ মনে পড়ে ভার্সিটি লাইফের ক্যান্টিনটা কথা মনে পড়ে একদম এবং ক্যান্টিনের আমার আমি বসে আছি দুটা সিঙ্গারা সস সামনে নিয়ে হ্যাঁ। আর সামনে আরেকজন বসে আছে <laughs> তার কথাও মনে পড়ে <laughs> সে বসে আছে সে দুটো ডিউ ডিউ আমি সিঙ্গারা সমুদ্র নিয়ে আসলাম সমুচা মাউন্টেন ডিউ হ্যাঁ <laughs> আমার আবার সেই ক্যাম্পাসে নিয়ে গেলাম হ্যাঁ, মানে আমি সিঙ্গারা সমুদ্র নিয়ে আসতাম হ্যাঁ। আসার সাথে সাথেই সামনে যে বসা থাকতো যিনি বসা থাকতো তিনি আমাকে বলতো ডিউ খাবি <laughs> আমি বলতাম হ্যাঁ আচ্ছা আমি ডিউনি আসছি <laughs> প্রতিদিন এই ঘটনাই ঘটতো আমি মানে ভার্সিটি ঢুকে ক্যান্টিনে ঢুকে প্রথমে গিয়ে বাবা দুইটা সিঙ্গার দুইটা সমস্যা আমি দুটো দিন আমি যা আমি ইচ্ছা করে কোনোদিন ডিউ কিনি না আমি ইচ্ছা করে কারণ আমি গিয়ে ওর সামনে বসলে বাবারে আমারে বলবে জিজ্ঞেস করবে এটা ভাল লাগে ডিউ খাবি হ্যাঁ <laughs> নিয়ে আসতেছি সেই আরাম তখন আমরা একসাথে বসে আমরা এই গানটা গাইতাম ও এই গানটা পছন্দ ছিল তার সে শুনতো আমার বউ যেন আজকে আসেনি এই অফিসারটা <laughs> আর বউ শুনলে বউ তুমি তো জানোই আমি ওকে ভুলে গেছি এখন এখন শুধু তুমি <laughs> আমি আরাম আমার আর বারান্দায় রোদ্দুর দেখা হবে না আরামকে দাঁড়ায় বসা হবে না যদি আমার বউ আজকে এই পেশেন্ট শুনে আই হাই এটা তো আমার লাইভও যাইতেছে শিট <laughs> ম্যান ইয়ে। ও আজকে ধরা খাইয়ে গেলাম আচ্ছা, যাই হোক যারা যারা শুনছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদেরকে আমাদের সাথে আচ্ছা। আপনিও কিন্তু আপনার মনের ধরে মানে অজানা অজানা ভাবে যে গানগুলো লুকিয়ে আছে যেই গানগুলো শুনলে আপনি অন্য কোথাও চলে যান অন্য কোথাও হারিয়ে যান সেই গানগুলো কিন্তু আমাদের বলতে পারেন যে আসলে কোন গান শুনলে আপনি কোথায় হারিয়ে যান হ্যাঁ। এবং কোন স্মৃতিটা আপনার ঠিক মনে পড়ে আজকে যেহেতু আমরা মনের অজান্তেই গান <laughs> শুনতে শুনতে এই কথাগুলো বলেই ফেললাম তো আমরা চাই যে আমাদের লিসনারদের মধ্যে কি সেম ফিলিংস কাজ করে কিনা নাকি আমরাই দুই পাগল আমাদের দুজনের এরকম হয় অন্য কারো হয় না সো আপনি চাইলে আপনার গানের নাম যে আমি এই গানটা শুনলে এই জায়গায় চলে যাই তো আমরা আমরা একটু রিলেট করতে পারবো যে আসলে আমাদের মতো অনেক পাগল আছে <laughs> কারণ পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগলা পাগলাদের আমরা দেখতে চাই পাগলাদের আওয়াজ চাই পাগলাদের এস এম এস চাই কমেন্ট চাই এস এম এস করতে হলে যেটা করতে হবে সব পাগলরা একসাথে চলে আসবেন এস এম এস বক্সে আপনার নিজের এস এম এস বক্সে চলে যাবেন গিয়ে লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা কোন গানটি শুনলে আপনি কোন অবস্থায় চলে যান কোন সিচুয়েশনের কথা মনে পড়ে সেটা লিখে পাঠিয়ে দিতে পারেন two six nine six nine এই নাম্বারটিতে এছাড়াও চাইলে কমেন্ট করতে পারবেন একটি লাইভ চলছে W W W dot Facebook dot com slash capital F M ninety four point এইটে গেলি দেখবে যেটি লাইভ চলছে সেখানে শাওন এবং মিরু বসে আছে বোল্টন অ্যান্ড মিরু বসে আছে বোল্টন তারকাটা মিরু <laughs> মনে আছে কিন্তু হ্যাঁ তারকাটা মিরু বসে আছে তো তারকাটা মিরু সেখানে কমেন্ট করবেন যে আপনার কোন গান শুনলে কোন স্মৃতি কথা মনে পড়ে বা কোন গান শুনলে কার কথা মনে পড়ে সেটা লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন কল করতে হলে সাতটা চল্লিশ থেকে সাতটা পঞ্চাশ পর্যন্ত ওয়েট করতে হবে নাম্বারটি একবার বলে দিচ্ছি zero two double five zero three double six five nine আবার নাম্বারটি বলে দিচ্ছি zero two double five zero three double six five nine মিরু এম আমি আছি আপনাদের সাথে থাকবো ঠিক শেষ পর্যন্ত আটটা পর্যন্ত এবং মজার মজার স্মৃতিচারণও করবো এবং মজার মজার যোগও বলবো যোগ আছে আমাদের কাছে হ্যাঁ আমরা আজকে শুরু করছি গান দিয়ে আর শেষ করতে পারতেছিলাম না একদিন একটা মনে করতেছিল দ্যাটস ওয়াই ফার্স্ট সেগমেন্টটা এভাবেই কাটালাম একদম পরের সেগমেন্টে আপনাদের স্মৃতি শুনতে শুনতে কাটাবো ফিরছি ছোট বিরতির পর কেউ কোথাও যাবে না keep training capital F M ninety four point চলছে নাটবুল টু দ্য টোফান কিংস